এখন হয়তো বা শুনতে পাচ্ছেন না পরে আমরা পর প্রশ্ন নিব সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকে আমরা তিন নম্বর ক্লাস নিব আজকে আমাদের ক্লাস হবে ফেসবুক পেজ ক্রিয়েটেড অবশিষ্ট অংশ আমরা গত ক্লাসে নিয়েছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট করার ক্লাস আমরা ক্লাসটা শেষ করতে পারি নাই তো আমাদের আজকে পেজ ক্রিয়েটের ক্লাসটা সম্পূর্ণ করব তো পেজ ক্রিয়েটের ক্লাস সম্পূর্ণ হওয়ার আগে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হইব ফেসবুক পেজের আগের ক্লাসটা মনোযোগ দিয়ে না দেখলে আপনি পেজ ক্রিয়েটের ক্লাস সুন্দর করতে পারবেন না কথা বুঝতে পারছেন কীভাবে পেজের একটা ব্যানার দিতে হয় কিভাবে একটা লগো দিতে হয় হ্যাঁ কিভাবে নাম দিতে হয় কিভাবে বায়ো দিতে হয় সবগুলা আপনি দেখা তারপরে দিতে হবে আচ্ছা এখন আমরা আসি অ্যাবাউট সেকশনে গিয়ে অ্যাবাউট থেকে আসি আমরা অ্যাবাউট দিই প্রথম অ্যাবাউট হচ্ছে দেখেন আমরা একটা কোম্পানি দিই কোম একটা ক্যাটাগরি এখানে এই যে অ্যাবাউটের এই টোটাল সেকশনগুলো আমরা এখন কাজ করবো অ্যাবাউটের অ্যাবাউটের দেখেন কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো অ্যাবাউট সেকশনে আছে কি প্রথম নম্বর আছে কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো আমরা কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে যাই এই যে কলম এই কলম সালামালাইকুম স্যার প্রথমে সরি স্যার আমি বলতে পারি না যে আজকে ক্লাস হবে স্যার আচ্ছা ইটস ওকে নো প্রবলেম ক্লাস মাত্র শুরু হইছে আপনার রেজাল্টের খবর কি এই কলমের মতো কি একটা জিনিস আছে এটা কথা বলতেছে আমি কিচ্ছু শুনি না হ্যাঁ আমি তো কথা বলতেছি শোনা যাচ্ছে না আপনার মিউট হয়ে গেছে আমরা তো কিছু শুনতে পাচ্ছি না আপনার কথা ও সরি এখন শুনতে পাচ্ছেন জি স্যার এখন শোনা যাচ্ছে ওকে ওকে ওকে আচ্ছা নিশি আপু কি জানি প্রশ্ন করতে যাচ্ছিলেন প্রশ্নটা করেই নেন তারপরে না ক্লাস শুরু করি জি স্যার হচ্ছে ইয়ে এই যদি আমি নিজের নামে মানে ফ্রিল্যান্সার নিশি নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করছি তো ওটাতে বায়ো কি টাইপের বায়ো লিখবো আর হচ্ছে প্রোফাইলটা আর ওইটা কি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার নাম যদি নামের সাথে যদি ফ্রিল্যান্সার শব্দ উল্লেখ করেন তাহলে আপনি বায়োটা দিবেন আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার এক্সপার্ট উইথ ডিজিটাল মার্কেটিং ঠিক আছে আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার এক্সপার্ট উইথ ডিজিটাল মার্কেটিং ওকে তারপরে লিখবেন আই হ্যাভ এক্সপিরিয়েন্স এস এম এম এম ইউটিউব এসিও অ্যান্ড ইমেল অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট ঠিক আছে এতটুকুই দিবেন কারণ একশো পঞ্চাশটা ক্যারেক্টারের ভিতরে হবে তো যত সম্ভব ছোটো করে দেওয়ার চেষ্টা করবেন তো সাব্বির ভাই রেজাল্টের খবর কি আচ্ছা আর প্রোফাইল পিকচারটা কি রকম দিব প্রোফাইল পিকচারটা ফ্রিল্যান্সিং रिलेटेड একটা কম্পিউটারের সাথে তুললে যদি আপনি নিজের ছবি দিতে পারেন তাহলে বেটার হয় আর যদি আপনি ছবি শেয়ার না করতে চান তাহলে হয়তো কম্পিউটার रिलेटेड আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে ফ্রিল্যান্সিং रिलेटेड প্রোফাইল পিকচার ফ্রিল্যান্সিং रिलेटेड প্রোফাইল পিকচার এইভাবে সার্চ দিবেন আচ্ছা ঠিক আছে স্যার বায়োটা একটু আমাকে একটু মানে আরেকটু বলে দেন এটা হচ্ছে আইএমএ প্রফেশনাল ডিজিটাল আইএমএ প্রফেশনাল ফ্রিল্যান্সার এক্সপার্ট উইথ ডিজিটাল মার্কেটিং এই যে দেখেন এখানে দেখেন এই যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড আপনার ব্যানার পেজ এই ব্যানার পেজটাই দিতে পারেন এইটা আপনি একটু এডিট করে এখানে আপনার নাম যুক্ত করবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন দিয়ে এটা দিয়ে দিতে পারেন বা এইটা দিতে পারেন অর্থাৎ এখান থেকে আপনি একটা ব্যানার পেজ ডাউনলোড করে সেটা এডিট করে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন তবে হুবহু এই ব্যানার পেজ দিবেন না হুবহু এখান থেকে ব্যানার পেজ দিবেন না আচ্ছা। হুবহু ব্যানার পেজ এখান থেকে ব্যানার পেজ দিলেই যে পিকজেল শব্দটা লেখা আছে ওটা হচ্ছে আরেকজনের ব্যানার পেজ আপনার আপনি যখনই দিবেন তখন আপনি স্ট্রাইক খেয়েবেন স্ট্রাইক মানে হচ্ছে আপনাকে কপি করছেন যে এটা দৈরা ফেলবে আর যদি এটা ডাউনলোড করে তার উপরে কিছু একটা লিখে নেন তাহলে আর ঝামেলা হবে না কথা বুঝতে পারছেন ওকে ওকে আমরা সামনে আসি গত ক্লাসটা আমরা আজকে ক্লাস করব আমাদের তিন নম্বর ক্লাস কিন্তু আমাদের হচ্ছে ফেসবুক পেজের ক্রিয়েটেড দুই নম্বর ক্লাস আমরা গত ক্লাসে ফার্স্ট অংশ দেখেছিলাম আমরা পুরোপুরি শেষ করতে পারিনি আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলবো আরেকটু স্যার হ্যাঁ পড়েন ক্যাটাগরিটা স্যার কি রকম হওয়া আইটি এক্সপার্ট আচ্ছা তাহলে ওইখানে আমি আরেকটা আচ্ছা আমি ইয়ে তিন পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পরে ক্লাস শেষ হওয়ার পরে আপনার স্ক্রিন শেয়ার করে আমি পেজটাকে একটু সেটআপ করে দেব সুন্দর করে ঠিক আছে এখন আমরা দেখি কাজ দেখি ওকে ক্যাটাগরি এখানে এই যে ক্যাটাগরি আছে আমরা প্রথমে এবাউটে আসলাম এবাউটে আসার পরে এখান থেকে এই কলমের মাধ্যমে বাটনটাতে ক্লিক করলাম পরে চেঞ্জ করা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেঞ্জ করা যাবে এখানে দেয়া কি দা কম্পিউটার ট্রেনিং স্কুল হ্যাঁ আপনিও দিতে পারেন কম্পিউটার ট্রেনিং স্কুল অথবা এটা দিলাম ব্লগার আমি যেহেতু এটা দিলাম ব্লগার অথবা নাম দিয়ে এখানে যে এ ডিজিটাল আইটি পার্ক যে ডিজিটাল আইটি পার্কও দিতে দেওয়ার কারণে যেহেতু এটা ডিজিটাল আইটি পার্ট সেহেতু এখানে দিবেন আপনি ডিজিটাল আইটি রিলেটেড কিন্তু আপনাদের দেখাচ্ছি ইসলামিক একটা পেজ যেহেতু ব্লগার হবে ঠিক আছে সেভ দিয়ে দিবেন অর্থাৎ আপনি ক্যাটাগরিটা দিবেন আপনি কোন রিলেটেড পেজটা পেজটা বানাচ্ছেন সেই রিলেটেড ইনফোটা যুক্ত করেন তারপরে আসেন কন্ট্যাক্ট ইনফো অ্যাড ইউর অ্যাড্রেস অ্যাড ইউর অ্যাড্রেস অ্যাড্রেসটা কি অ্যাড্রেসটা আপনি আমার অ্যাড্রেসটা দিচ্ছি ঠিক আছে তারপরে জকিগঞ্জ সিটি হচ্ছে সিলেট পোস্ট কোড হচ্ছে একত্রিশশো নব্বই আপনি রিয়েল সব কিছু রিয়েল দিবেন নেইবারহুড সিলেট অর্থাৎ আপনার কোথায় জন্ম হয়েছে এটা হচ্ছে সিলেট আপনি সব কিছু রিয়েল দিবেন তারপরে এখান থেকে ম্যাপ জাস্ট করে আপনি দিতে পারেন ম্যাপটা সম্ভবত এখানে বেশি বড় হয়ে গেছে এই যে হয়েছে যে ওখান থেকে দেওয়া যায় সেট করে এটা দেওয়া যাচ্ছে না একটু ঝামেলা হয়ে যায় জাপান uh, paper Indonesia যাক এখান থেকে খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে টেপ দিলাম তারপরে আসুন এখান থেকে আমরা দিলাম কি আমাদের অ্যাড সার্ভিস এরিয়া সার্ভিস এরিয়া আমরা দিলাম কোথায় আমাদের সার্ভিস এরিয়া হচ্ছে সিলেট বাংলাদেশ মানে আমার সার্ভিস কোথায় থেকে ঢাকা বাংলাদেশ এটা দিয়ে দিলাম আরও যদি দেন তাহলে আরও দিতে পারেন আন্নতা এইটাই দিয়ে সেভ দিয়ে দিবেন যা লিখবেন সাথে সাথে সেভ ফোন নাম্বার আপনার ফোন নাম্বার দিবেন আমার যেটা ফোন নাম্বার আছে প্রত্যেকটা ফোন নাম্বার দেয়া শেষ এখান থেকে আপনি ফোন নাম্বার লিখবেন ডাবল প্লাস ডাবল এইট দিয়ে লিখবেন লিখবেন লেখার পরে এই যে দেখেন এই নাম্বারটা আমি আগে ইউজ করে ফেলছি অলরেডি মানে একটা পেজের জন্য একটা নাম্বার ইউজ করা যাবে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বেশি না হুম হুম এই জন্য আপনি কি করবেন জিরো ওয়ান এই জন্য করবেন এই যে নাম্বারটা আমি এখানে সেভ দিলে নাম্বারটা এখানে সেভ হয়ে যাব বাট আমার এই নাম্বারটা আগের পেজের এড করা এই জন্য আমি আর কি করতেছি না এটা সেভ করতেছি না ওকে ক্যান্সেল <clears throat> তারপরে অ্যাড ইমেল অ্যাড্রেস আপনার যদি আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে এটা লিখবেন লিখে সেভ দিবেন দ্যাটস ইট এনাফ তারপরে আসেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দিবেন কীভাবে ওয়েবসাইট যেমন মনে করেন এখান থেকে আমি আনতেছি মনে করেন যদি এখান থেকে আপনার একটা ওয়েবসাইট আছে যে কোনো একটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট এখান থেকে আপনি ওয়েবসাইটে ঢুকে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক এটা আপনাদের এই এই মুহূর্তে নাই বায়ার আপনাকে ওয়েবসাইট দিল বায়ারের কাজ করার সময় আর বায়ার আপনাকে ওয়েবসাইট দিলে তখন আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা এই জায়গার মধ্যে বসাইয়া সেভ করে দিবেন তারপরে অ্যাড ওয়েবসাইট আপনি যদি আরও ওয়েবসাইট দিতে চান তাহলে দিতে পারেন যেমন যদি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা তারপরে সেভ করে দিবেন সব কিছু যেটাই দেন আপনি সাথে সাথে সেভ যাই দেন আপনি সাথে সাথে সেভ ওকে তারপরে আসেন আপনি আরও যদি দিতে চান আরও দিতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে অ্যাড সোশিয়াল লিঙ্ক সোশিয়াল লিঙ্ক মানে হচ্ছে <coughs> আপনি একটা সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া যদি দিতে চান তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি এখানে যাইবেন ওখান থেকে আমার এটা আর একটা পেজের সাথে অ্যাড করা যা তা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি দেখানোর জন্য এটা করা নেটওয়ার্ক জিস লো হাজুরের এটা মনে করেন আমার প্রোফাইল লিঙ্ক এই প্রোফাইল লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম কপি কইরা আমি এই জায়গার মধ্যে আই না এই জায়গাতে পেস্ট করে দিব তারপরে সেভ করে দিব তাহলে এই পেজটা আমার কী যাব সোশ্যাল মিডিয়া অর্থাৎ এই পেজটা আমার ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক আপ হয়ে যাব আমি যদি এই পেজে কোনো পোস্ট করি সেই পোস্টটা আমার ইনস্টাগ্রামেও দেখাইব তারপরে আসেন বেসিক ইনপো বেসিক ইনপো হচ্ছে আপনার অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক যদি ওয়াইফাই নেটওয়ার্ক থাকে সেই ওয়াইফাই নেটওয়ার্ক এখানে আপনি বসাইতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ওয়াইফাই স্ট্যাটাস দিতে পারেন কি ধরনের ফ্রি না পেইড না কি এগুলো আপনি এখান থেকে বসাইতে পারেন আচ্ছা যদি ওয়াইফাই এনাবল থাকে তাহলে এখানে এই ইয়েস দিয়ে দিবেন আর তারপরে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিতে পারেন না থাকলে এখানে এইভাবেই রেখা দিবেন ওকে তারপরে হচ্ছে এড হাউস এড হাউসটা হচ্ছে আপনি অন হাউস অ্যাভেলেবেল অর্থাৎ আপনি অন সবসময় হাউসের মধ্যে থাকেন না অলওয়েজ ওপেন রাখেন না পারমানেন্টলি ক্লোজ করে রাখছেন এটা এটা আসলে তেমন ম্যান্ডাটরি না তারপরে দিলে দিতে পারেন আপনার রুচি মতো তারপরে আসুন অ্যাড প্রাইস র্যাঙ্ক এগুলো দেওয়ার প্রয়োজন নাই অ্যাড সার্ভিস আপনি কি কি সার্ভিস দিবেন এখান থেকে আপনি দিতে পারেন এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন ডেলিভারি যদি না হয় তাহলে এগুলো দিতে পারেন বুঝতে পারছেন যদি আপনার কোনো সার্ভিস থাকে <clears throat> এখান থেকে আপনি এটা মার করিয়া দিতে পারেন না থাকলে এগুলো তো কাটা যাচ্ছে না এগুলো এইভাবেই থাকবে ঠিক আছে অনলাইন ক্লাসেস এটা দিয়ে দিতে পারি এটা যেহেতু আমি ইন স্টোর শপিং এটা ঠিক আছে স্টোর কালেকশন এটা আমার ঠিক আছে অনলাইন বুকিং ঠিক আছে আউটডোর সেটিং ঠিক আছে রেডিও কালেকশন ইন্সপেকশন ক্লাস আমি সেভ দিয়ে দিলাম এভাবে আপনারা দেখবেন আপনাদের সাথে মিলে কিনা যদি মিলে তাহলে দিয়ে দিবেন আর না মিললে নাই তারপরে এড ল্যাঙ্গুয়েজ এড ল্যাঙ্গুয়েজে আসবেন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা দিবেন বাংলা ইংলিশ তারপরে আর কিছু দিতে চাইলে যদি আপনি অ্যারাবিক জানেন তাহলে লিখবেন অ্যারাবিক আপনি যদি <clears throat> ফ্রেঞ্চ জানেন তাহলে লিখবেন ফ্রেঞ্চ ফ্রান্সিস ঠিক আছে তারপরে সেভ দিয়ে দিবেন ওকে অ্যাবাউট সেকশন আপাতত শেষ তারপরে আসুন এখানে প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফোতে আসার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে এড প্রাইভেসি পলিসি লিঙ্ক এড প্রাইভেসি পলিসি লিঙ্ক হচ্ছে প্লিজ মেক শিওর দ্যাট লিঙ্ক দ্যাটস স্টার্ট উইথ এইচটিটিপি আচ্ছা এখানে যদি আপনি আপনার কোনো একটা লিঙ্ক দিয়ে আপনি কি প্রাইভেসি করতে চান অর্থাৎ আপনার এটাকে শক্তিশালী করতে চান তাহলে আপনি একটা পলিসি লিঙ্ক দিতে পারেন পলিসি লিঙ্ক সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন অথবা আপনার অন্য কোনো লিঙ্ক যদি থাকে তাহলে সেটা দিতে পারেন ওকে তারপরে হচ্ছে অ্যাড ইমপ্রেশার দিস ইজ অ্যান অপশনাল ফিল্টার এটা কোনো অপশনাল এটা এতটা গুরুত্বপূর্ণ না আর প্রাইভেসির জন্য আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন সেভ করে দিবেন তাইলে আর কোনো সমস্যা নাই কেউ আপনার পেজটাকে নষ্ট করতে পারবে না ঠিক আছে তারপরে ওয়ার্ক ইন এডুকেশন ওয়ার্ক ইন এডুকেশনে আসার পরে আপনি এড ওয়ার্ক প্লেস আপনি কোথায় কাজ করেন আপনার কোম্পানির নাম লিখবেন যেমন আপনি লিখবেন ডিজিটাল আইটি পার্ক ঠিক আছে ডিজিটাল আইটি পার্ক এই যে ডিজিটাল আইটি পার্ক এটা দিয়ে দিলেন তারপরে পজিশন হচ্ছেন কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিয়ে দিতে পারেন অথবা দিতে পারেন অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার আপনার ইচ্ছা মতো সিটি হচ্ছে কোথায় সিলেট ঠিক আছে সিলেট দিয়ে দিলাম তারপরে আপনি ডেসক্রিপশন লিখবেন আই আই এম এ company digital marketer I am working in digital IT park in that's right as an A assistant marketing manager okay I have been I have been working here since 20 20. ওকে এইটুকু দিয়ে দিলেন তারপরে হচ্ছে আপনি কত সাল থেকে কাজ করতেছেন এটা দিয়ে দিলেন এখানে ইয়ার দিলেন কত সাল থেকে কাজ করতেছেন যেহেতু এখানে বিশ দিচ্ছেন বিশ সাল দিলাম কোন নম্বর মাস থেকে জানুয়ারি মাস থেকে দিলাম কয় তারিখ থেকে ধরেন এক তারিখ থেকে কাজ করতেছি আমি সেভ দিয়ে দিলাম তাহলে আমি ডিজিটাল আইটি পার্কে দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে কি করতেছি কাজ করতেছি ওকে এটা কি শেয়ার করতে চান অর্থাৎ এটা কি আপনি আপনার ফ্রেন্ডদের দেখাইতে চান যদি ফ্রেন্ডদের দেখাইতে চান তাহলে শেয়ার দিবেন না দেখাইতে চাইলে ন দিবেন আচ্ছা আমি মনে করেন ফ্রেন্ডদের দেখাইতে চাই এই জন্য শেয়ার দিয়ে দিলাম ওকে তারপরে আসুন ওকে অ্যাড ইউনিভার্সিটি অ্যাট ইউনিভার্সিটি আপনি কোন স্কুলে পড়েছেন স্কুলের নাম দেন মনে করেন আমি এমসি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এমসি এমসি কলেজ সিলেট থেকে আমি দুই সালে অ্যাডমিশন নিয়েছিলাম টাইম অফ পিরিয়ড আছে দুই সাল আমি হচ্ছে আগস্টের দশ তারিখ হ্যাঁ আচ্ছা ও আচ্ছা সরি এটা হচ্ছে দুই হবে এটা হচ্ছে আপনি কত সালে ভর্তি হয়েছেন এইটা আমি দুই সালে ভর্তি হয়েছি দুই আগস্টের সেপ্টেম্বরে ভর্তি হয়েছি নয় তারিখে ভর্তি হয়েছি সেপ্টেম্বরের আর দুই সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তাহলে আমি দুই সাল দিলাম আগস্ট এটা হচ্ছে এগারো তারিখ আপনি এখন এক্স্যাক্টলি যদি ডেট না জানেন তাহলে আপনি এই জায়গার মধ্যে কি করবেন একটা ডেট আপনার আপনার রুচি মতো বসাই দিবেন এটা কোনো বিষয় না কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসুন এখানে ডেসক্রিপশন লিখবেন হাই আই এম এ ওয়েল এডুকেটেড পারসনস আই হ্যাভ কমপ্লিটেড মাই এ DUA graduation SCL since 2012 uh, in National University at M MC কলেজ in সিলেট আচ্ছা এগুলা ভুল হয়েছে ভুল যদি হয় তাইলে এভাবে আপনি ভুল সংশোধন করতে পারবেন আপনার যদি কি তাকে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করা থাকে তাহলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন সমস্যা নাই এটা ঠিক করতে পারবেন কোনো প্রবলেম হবে না তবে এই জন্য আপনার কি থাকবে এইভাবে আপনাকে একটা গ্রামারলি এক্সটেনশন থাকবে ওকে <clears throat> তারপরে কোর্স কি কোর্স যেমন মনে হয় ইংলিশ ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লেকচারার স্টাডিজ ওকে সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লেকচারার না সরি লেকচার ইংলিশ লেকচার ইংলিশ ওকে তারপরে হচ্ছে একটাই কোর্স ডিগ্রি অনার্স বিয়ে অনার্স সেভ দিয়ে দিলেন আচ্ছা তারপরে আসুন ওখান থেকে আপনি সেকেন্ডারি স্কুল যদি দিতে চান সেকেন্ডারি স্কুল দিতে পারবেন আপনি সব দিতে পারবেন এখান থেকে প্রত্যেকটা এইভাবে হাই স্কুল দিতে পারবেন কলেজ দিতে পারবেন আপনি এখান থেকে সব কিছু অ্যাড করে দিবেন আমি সব কিছু অ্যাড থেকে আপনাকে দেখাচ্ছি না কারণ এভাবে যদি আমি একটা একটা করে প্রত্যেকটা অ্যাড দেখাইতে থাকি তাহলে ক্লাস অনেক লম্বা হয়ে যাব কথা বুঝতে পারছেন এই আমি একটা দেখিয়ে দিলাম পরবর্তীগুলো আপনি আপনার কি করতে পারেন রেডি করতে পারেন আর প্রত্যেকটা জিনিস এই জায়গার মধ্যে দেখবেন পাবলিক আছে কিনা কথা বুঝতে পারছেন যখন সেভ করবেন তখন দেখবেন এটা পাবলিক আছে কিনা যদি পাবলিক না থাকে তাহলে অবশ্যই সেটাকে পাবলিক করে দিতে হইব কথা বুঝতে পারছেন পাবলিক করা বাধ্যতামূলক আচ্ছা তারপরে আছেন প্লেস লিফট আপনি কোথায় বাস করেন তার একটা ইনফরমেশন এট কারেন্ট সিটি বর্তমান সিটির নাম কি মনে করেন আমি সিলেটে বাস করি আপনি সিলেট দিয়ে দিলেন আপনি আপনার সিটির নাম দিবেন তারপরে এই যে দেখেন এখানে পাবলিক আছে আর তারপরে সেভ দিবেন অ্যাড হোমটাউন হোমটাউন কোথায় সিলেট ঠিক আছে সিলেট দিয়ে দিলাম হোম টাউন সিলেট আচ্ছা ওকে তারপরে আসুন অ্যাড সিটি সিটির নাম কি আমার সিটির নাম সিলেট ওকে আপনার যদি এইভাবে থাকে একাধিক সিটির নাম থাকতে পারে কত বলছে কেউ ঢাকাতে বাস করে তার হোমটাউন খুলনা কেউ অন্য কোথাও বাস করে তার হোমটাউন অন্যটা তো এইভাবে আপনি আপনার সিটি আপনি দিয়ে দিবেন কত অ্যাড সিটি আপনার যদি আর কোনো সিটি থাকে সেটাও আমার সিলেট সব সিলেট ঠিক আছে আপনি যা ইচ্ছা তার সব দিতে পারেন সমস্যা নেই আপনি যদি এগুলো নাও দেন কোনো সমস্যা নেই আপনি দিতে চাইলে দিতে চা পারবেন অটোমেটিকলি কোনো সমস্যা নেই তারপরে আসেন পেজ ট্রান্সপারেন্সি পেজ ট্রান্সপারেন্সি হচ্ছে Facebook is showing information to help people understand the purpose of your page you want to be able edit okay ঠিক আছে সো দেখি go to availability ক্লোজ এটা প্রয়োজন নাই তারপরে this page is not currently running ads হ্যাঁ এই পেজ কখনো কারেন্ট হচ্ছে না মানে অ্যাড মানে এগুলো আপনাদের ভবিষ্যৎ আরও ভবিষ্যতে সামনে গেলে অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়া হবে তো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ হচ্ছে আপনি বিবাহিত হলে বিবাহিত আপনি যদি আপনার বিবাহিত স্ট্যাটাস থাকে তাহলে এই যে কী দিবেন আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন ইনে রিলেশনশিপের মধ্যে থাকলে ইনে রিলেশনশিপ দিবেন মানে আপনি যদি প্রেম প্রেমের মধ্যে থাকেন তাহলে ইনে রিলেশনশিপ দিবেন এঙ্গেজ অর্থাৎ যদি আপনি যদি কারোর সাথে বিবাহের পাকা পাকাপুক্ত হয়ে যান তাহলে এঙ্গেজ দিবেন যদি বিবাহ হয়ে যায় তাহলে ম্যারিড দিবেন তারপরে এগুলা যদি আপনার তাকে অন্যগুলা তাহলে আপনি এগুলা দিবেন অথবা যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ডিভোর্স দিয়ে দিবেন অর্থাৎ আপনার সব কিছু আপনি এখান থেকে সাজাইয়ে দিতে পারেন কি দিবেন সেটা আপনার স্ট্যাটাসই যদি আপনি মনে করেন ম্যারেজ দিলেন আচ্ছা ম্যারেজ দেওয়ার পরে পার্টনার নাম দিবেন পার্টনার নাম হচ্ছে যেমন মনে করেন আপনার একটা বিষয় মনে রাখবেন পার্টনার যার নাম দিবেন তার নাম অবশ্যই এই আপনি এই প্রোফাইলের মধ্যে কি থাকতে হবে ফ্রেন্ড থাকতে হবে উনি ফ্রেন্ড থাকলে এখান থেকে তার নামটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে এখানে আপনি ইয়ার দিলেন কত সালে হয়েছে যেমন মনে করেন দুই সালে হয়েছে তারপরে মান্থ কি মনে করেন এপ্রিল তারিখ কত বলে বাইশ ঠিক আছে বাইশ এপ্রিল এটা মনে করেন আমার রিয়েলটা দিলাম ওকে এটা তারপরে পাবলিক আছে সেভ করে দিলেন ওকে বিশ সালের এপ্রিল মাসের বাইশ তারিখে বিয়ে হয়েছে কার সাথে বিয়ে হয়েছে রিপা আক্তারের সাথে দেখেন এটা আমার ঠিক আছে আচ্ছা এড ফ্যামিলি মেম্বার এড ফ্যামিলি মেম্বার যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ তাকে এখানে রিলেশনশিপ এখান থেকে কি তাকে যদি মনে করেন ব্রাদার মনে করেন ব্রাদার ব্রাদারের নাম দিলাম মনে করেন এইটা হচ্ছে আমার ব্রাদার তারপরে সেভ দিয়ে দিলাম আপনি এইভাবে দিতে পারেন সমস্যা নাই আরও যদি ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান তাহলে আপনি আপনার বাবার নাম অ্যাড করতে চান আপনি বাবার নাম আপনার ডটার আপনার সন আমার ছেলের নাম দিলাম মেবি মনে করেন ঠিক আছে এটা হচ্ছে আমার ছেলের নাম আমার ছেলের নাম দিলাম আমি সেভ দিয়ে দিলাম আমার ছেলে এখন যদি উনি যদি এই আমার প্রোফাইলে যদি ফ্রেন্ড লিস্টে সে তাকে তাহলে এখানে আমার তার ছবিসহ আসবে কথা বুঝতে পারছেন ছবিসহ আসবে যে হাফিজ মিনহাজুদ্দিন আমার এই প্রোফাইলে ফ্রেন্ড নাই এই জন্য ছবি আসছে না এখানে যদি আমার সেলের প্রোফাইলে ছবিসহ প্রোফাইল থাকতো তাহলে এখানে তার ছবি আসতো কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসেন ডিটেলস অ্যাবাউট ইউ আমরা ডিটেলস অ্যাবাউট ইউ সম্পর্কে দেখি রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ এখন আমরা কিছু লিখবো আমাদের ব্যক্তিগত সম্পর্কে কিছু লিখবো এবং কি হাই আই এম জয়নাল আবেদিন আই এম এ প্রফেশনাল freelancer উইথ digital marketing trainer and expert Yes, I have been working in digital digital marketing last five years in the local and international marketplace ওকে এটা আমার একটা কি দিলাম বায়ো দিলাম আমার একটা ডেসক্রিপশন দিলাম ঠিক আছে আপনি আর সুন্দর করে গুছিয়ে আরও ভালো করে দিতে পারেন ওকে আপনি যদি না পারেন তাহলে চ্যাট জিটিপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আর এখান থেকে চ্যাট জিটিপিতে আপনি লিখে দিতে পারেন আপনার চ্যাট জিটিপির তাকে সহযোগিতা নিতে পারেন চ্যাট জিটিপিকে চ্যাট জিটিপির সহযোগিতায় আপনি কি করতে পারেন একটা বায়ো লিখতে পারেন <coughs> আমি একজন হিউম্যান বয় বাস কেন うん。 professional digital marketer and trainer okay আমাকে সে কি লিখকে then you are a professional digital marketer trainer with your skills and experience expert, um, expertise in digital marketing help business and individual reach their marketing goals and grow their online presence, your training skills allow you to effective communicate and transfer your knowledge to other, helping them develop their digital marketing skills and advance their career. এটা আপনি কি করতে পারেন এখান থেকে কপি করে নিতে পারেন কপি করে নিয়া এই জায়গাতে আপনি পেস্ট করে দিতে পারেন কোনো সমস্যা নাই এই যে পেস্ট করে দিলাম এখানে ইউ এর এই যে এখানে দিব আই এম ওকে তারপরে যত জায়গা এখানে দিব মাই স্যার যদি লিখে আই এম জয়নাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তাহলে তো স্যার সব বলে দিবেন হ্যাঁ আই এম আই এম জয়নাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওইটা ঠিক আছে ঠিক আছে সরি এখানে যদি দিতাম এখানে অ্যাবাউট মাই সেলফ আই এম গয়না লিখে দিচ্ছি আমার কি দিয়ে রেজাল্ট ইউ আর জয়নাল আবেদিন এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনার উইথ ইউর এক্সপিরিয়েন্স নাও এটাই দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন আচ্ছা সমস্যা নেই এটা এখান থেকে কপি করে নিয়ে আপনি হালকা একটা এডিটিং করে দিয়ে দিতে পারেন আমরা তো আমি তো ডেমো দেখাচ্ছি আপনাকে এখান থেকে নিয়ে ওই যে ইয়োর বা ইউ যেখানে আছে মাই হেল্প বিজনেস অ্যান্ড ইন্ডিভিজুয়াল রিচ দেয়ার মার্কেটিং এখান থেকে আপনি মাই ইউ যেখানে আছে ওখানে আপনি শুধু মাই বসাইয়ে দিবেন তারপরে সেভ দিয়ে দিবেন ইটস ওকে আচ্ছা তারপরে হচ্ছে অ্যাড নেম পাঞ্চুয়াল অ্যাড নেম পাঞ্চুয়াল মানে কি যেমন আপনার নামটা কিভাবে আপনি শুনতে চান মানুষের কাছে পৌঁছাইতে চান যেমন আমি এভাবে যদি লিখি তাহলে জাইনাল উচ্চারিত হয় মানুষ যেহেতু আমাকে এইভাবে পড়ে জয়নাল ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আবেদিন কিভাবে পড়ে যে আবদিন পড়ে আমার নামটা এইভাবে যেন পড়ে আবদিন ঠিক আছে তারপরে আমি কি করলাম সেভ দিয়ে দিলাম আমার নামটা এখন সবাই পড়তে পারবো জয়নাল আবদিন কোনো সমস্যা নেই এটা হচ্ছে পাঞ্চুয়াল অর্থাৎ আপনার নামটা আপনার অনেকের নামের উচ্চা অ্যাডমিশন স্পেলিংয়ের সাথে দেখা যায় উচ্চারণের মিল নাই আমার স্পেলিংয়ের সাথে আমার উচ্চার নামের উচ্চারণের মিল নেই কারণ আমার স্পেলিং হচ্ছে জাইনাল জে এ দিয়া আর মানুষ আমাকে উচ্চারণ করে কি জয়নাল দিয়ে তো সদেট আপনি আপনাকেই প্রকাশ করতে হলে এইভাবেই প্রকাশ করা বেটার আপনিও এইটুকু করে দিবেন দেন আরেকটা কাজ আছে আচ্ছা তারপরে দেখেন অ্যাড নিকনেম বাথ নেম নিকনেম কি নিকনেম হচ্ছে কি আমার নিকনেম এটাই দিয়ে দিলাম এটাই হচ্ছে বাথ নেম নিকনেমটা মানে জার্নাল নিকনেম মানে হচ্ছে ডাক নেম স অ্যাট প্রোফাইল হ্যাঁ মানুষ যেটা দিয়ে ডাকে এটা দিবেন এখানে পাবলিক দেখাবে সেভ দিয়ে দিলাম ওকে তারপরে হচ্ছে কি এড ইয়ার ফেভারিট কোয়েশন আপনার কিছু কোয়েশন এড করেন কি কোয়েশন ফেভারিট কোয়েশন কি যে কোনো ফেভারিট কোয়েশন দিতে পারেন আচ্ছা ফেভারিট কোয়েশন এখানে আমরা যদি না বুঝি তাইলে গুগলের আমরা ইউটিউবের সহযোগিতা নিব এখান থেকে ইউটিউবে যাইব ইউটিউবে গিয়া ফেভারিট কোয়েশন কি নামে এখানে সার্চ দিব ঠিক আছে যদি না বুঝি এখানে সার্চ দিব ফেভারিট কোয়েশন কি সেখান থেকে দেখবেন অনেক ধরনের টিউটোরিয়াল আসবে সেখান থেকে আমরা একটা টিউটোরিয়াল নিয়ে নেব অর্থাৎ আপনি কি জানেন না আপনার কোনো সমস্যা হয়েছে হয় আপনি ইউটিউবের দ্বারস্থ হবেন না হয় আপনি গুগলের দ্বারস্থ হবেন ঠিক আছে what is your nickname এটা হচ্ছে মনে হয় আমার ফেভারিট কোয়েশন আমি এটা সেভ করে দিয়ে দিলাম ওকে দেখ সেটা আমার ফেভারিট কোয়েশন হয়ে গেল এখন আমাদের কি শেষ ডিটেলস অ্যাবাউট সেকশন শেষ আচ্ছা ডিটেলস অ্যাবাউট সেকশন শেষ হওয়ার পরে আমরা কি করতে পারি এখন লাইফ ইভেন্ট এই অপশনটা আছে লাইফ ইভেন্ট অপশনটা আমরা দেখতে পারি লাইফ ইভেন্টটা কি লাইফ ইভেন্টটা হচ্ছে অ্যাড এ লাইফ ইভেন্ট আমি আমার জীবনে কি কি ইভেন্টের সাথে যুক্ত হয়েছি আমি কি করেছি এডুকেশনের সাথে যুক্ত হয়েছি এন্টার দ্য টাইটেল এখানে এক্সপ্লোর অ্যাচিভমেন্ট নিউ স্কিলস আমি এখান থেকে কি অর্জন করছি আমি এখান থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করছি এখানে আমি একটা কি করতে পারি একটা টাইটেল লিখতে পারি কি লিখতে পারি দিস ইজ মাই এইটা দিয়ে আপনি এখান থেকে লেখেও দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন এভাবে টাইটেল দিবেন একটা টাইটেল আপনি কি অ্যাচিভ করছেন তারপর পিছনে একটা ডেসক্রিপশন দিবেন দিয়ে শেয়ার করে দিবেন এইটাও করতে পারেন অথবা আরেকটা কাজ করতে পারেন যেমন এডুকেশন এখান থেকে এই গ্র্যাজুয়েট কমপ্লিট করছি এইটা দিলেইতে পারেন তারপরে কি করতে পারেন ইউনিভার্সিটির নাম দিতে পারেন কোন ইউনিভার্সিটি থেকে পাস করছেন তারপরে এটা নাম লিখতে পারেন ইউনিভার্সিটি হ্যাঁ, যেমন মনে করেন ন্যাশনাল ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি ঠিক আছে তারপরে স্কুলের নাম এমসি কলেজে এমসি কলেজ লিখলাম ডেসক্রিপশন লিখলাম হাই আই হ্যাভ রিচ মাই পোস্ট গ্র্যাজুয়েশন আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্র্যাজুয়েশন এই হয়ে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন দ্যাটস ইট তারপরে শেয়ার দিয়ে দিলেন এখানে শেয়ার আসবে শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিলে আপনার এটা ওকে হয়ে যাব ওকে দেন তারপরে হচ্ছেন মুভ টু সিলেট এটা ঠিক আছে এটা আমি সিলেটেরই এটা এটা সবসময় ঠিক রাখবেন এটা ঠিক করার প্রয়োজন না এটা আগের স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছিলাম এই জন্য এইগুলো চলে আসছে ওকে তারপরে তাইলে আমাদের অ্যাবাউট সেকশনটা শেষ এই যে এতটুকু পর্যন্ত অ্যাবাউট সেকশন আপনাদের বুঝাইলাম বা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম মানে আপনারা একটু আমাকে শেয়ার করেন এতটুকু বুঝতে বা আমার কথা শুনতে আমার কথা বুঝতে অথবা আমি যে থিওরিতে বুঝাইছি এতটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা একটু আমাকে শেয়ার করেন স্যার একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ, করতে পারেন শিওর স্যার ওয়াইফাই এর যে স্যার কথাটা স্যার ওখানে পাসওয়ার্ড দিলেন স্যার ওটা আসলে কি স্যার স্যার আচ্ছা, ওটা কি জিনিস আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ডটা যদি লেক আপ করে দেন তাহলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা কেউ হ্যাক করতে পারবে না এটাই হলো বিষয় বা এটা আমার কি কাজ হবে হ্যাঁ? এটা স্যার হ্যাঁ উল্টা দিয়ে স্যার আমার কি কাজ হবে না এটা ম্যান্ডেটরি না এটা দিতে চাইলে দিতে পারবেন আচ্ছা এখন নিশি আপু সাব্বির ভাই সজীব ভাই আপনারা কিছু বলেন আচ্ছা ঠিক আছে জি না স্যার বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে স্যার আমি বলছি যে ওই আমরা যতগুলো সেটআপ মানে এখন আমরা দেখলাম আপনার কাছ থেকে সেগুলো তো আমরা প্রত্যেকটা তো ক্লায়েন্টের লাগবে না যেগুলো লাগবে আমরা সেগুলো দিয়ে সেটআপ করে দিলে তো মেবি হয়ে যায় তাই না স্যার কাজ যখন করবেন আপনার এই ইনফরমেশনগুলো তার কাছ থেকে নিয়ে আসতে হইব কারণ আপনাকে দিচ্ছেই তো আপনি তাকে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য এখন প্রত্যেকটা সেটআপ তার কাছ থেকে আপনি চেয়ে নিয়ে আসতে হইব এটা বায়ারের কাছ থেকে কীভাবে নিয়ে আসবেন সেটা আমি পরে দেখাচ্ছি আগে আপনি কাজ করা শিখতে হবে তো বায়ারের এইখানে কি কি লাগবে কেন বায়ারকে কিভাবে বলবেন এই তথ্যগুলোর প্রয়োজন সবগুলোই আপনাদের আলোচনা হয় হবে তো এখন পর্যন্ত আপনাদের তো হচ্ছে প্রথমে কাজ শিকার প্রয়োজন পড়ে নয় বায়ারের চিন্তা আপনার নিজের ব্যক্তিগতই তো একটা পেজের প্রয়োজন আপনার নিজের ব্যক্তিগত পেজটাকে সেট আপ করতে হবে না প্রফেশনালি কথাটা বুঝতে পারছেন আপনি যত স্মার্টলি আপনার পেজটাকে সেট করতে পারবেন আপনাকে মানুষ বুঝবে আপনি একজন প্রফেশনাল মানুষ কিন্তু যদি আপনি আপনার পেজটাকে স্মার্টলি সব প্রফেশনালি সেট না করতে পারেন তাহলে মানুষ আপনাকে বুঝবে না কথাটা বুঝতে পারছেন ওকে তারপরে আমরা সামনে বাসি মেনশনস মেনশনে আসলাম মেনশনে আসার পরে এটা তেমন কিছু নাই রিভিউয়ের মধ্যেও কিছু নাই রিভিউ হচ্ছে মানুষ আপনার পেজের মধ্যে যদি ডুইকা কোনো ভালো কোনো কমেন্টস করে সেটা হচ্ছে রিভিউ ফলোয়ার্স ঠিক আছে এটা ফলোয়ার্স লাইক সমস্যা নাই ফটোস ফটোস দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে সমস্যা নাই মোর মোরের মধ্যে আসি ভিডিওস ভিডিওজের মধ্যে যাই তো আমরা কোনো ভিডিও দেয়া আমাদের এখানে নাই ভিজিট ক্রিয়েটর স্টুডিও এটা আমরা কোনো ভিডিও আপলোড করতে চাইলে এখান থেকে দুইটা সিস্টেমে আপলোড করতে পারি সেটা আপনাদের অবশ্যই দেখাইমু একটা হচ্ছে ভিডিও আপলোডের মাধ্যমে একটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আপনি যাইতে পারেন আচ্ছা এগুলো পরের ক্লাস এটা সামনের ক্লাস তারপরে আসুন লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং করার জন্য আপনি কোনো একটা ভিডিও লাইভ দিবেন সেখান থেকে ক্লিক করবেন ক্লিক করে আপনি লাইভ করতে পারবেন কথা বুঝতে পারছেন কোনো লাইভ নাই পোস্ট লাইভ ভিডিও কিছু নাই আচ্ছা এখান থেকে হচ্ছে আপনি কোনো কিছু কাজ করছেন কি না সেগুলো দেখার জন্য এটা বলছে আচ্ছা এখন আসেন এই থ্রি ডটে থ্রি ডটে আসার পরে আমরা এখানে বহুত কাজ বাকি আছে এখনও শেষ না অ্যাড টু স্টোরি অ্যাড টু স্টোরি ক্রিয়েট এ ফটো স্টোরি ক্রিয়েট এ ফটো স্টোরি আমরা এখান থেকে একটা ফটো নেওয়ার চেষ্টা করি এইটাই নেই মনে হয় কটন কামড়ে খাসকে শেয়ার টু স্টোরি আচ্ছা স্টোরি বুঝেন তো ওকে শেয়ার স্টোরি হয়ে গেছে তারপরে স্টোরিতে আমাদের এটা শেয়ার হয়েছে আচ্ছা তারপরে আসুন এখান থেকে আরও আছে বিউএস বিউএসটা আমরা দেখি কিভাবে এই যে বিউএসটাতে আসলে আমরা এই যে দেখতে পারি আমাদের এই অবস্থা এই যে ওগুলো হচ্ছে আমাদের পোস্ট এগুলা এগুলো আমরা দেখতে পারি ওকে এটা বিউএসের মাধ্যমে আমরা দেখলাম এটা আপনি স্বাভাবিকভাবে দেখতেও পারেন তারপরে এইভাবে দেখলাম তারপরে আসুন আবার দেখি এখানে কি আছে না এখান থেকে তো বাইরেই থাকবে তারপরে তারপরে আসুন আবার অ্যাড অ্যাকশন বাটন কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন ট্রাই ইট ওকে আবার আমি ওখান থেকে আসি দেখেন ওখানে থ্রি ডটে ক্লিক করলাম এর অ্যাকশন বাটন তারপরে আসুন কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন প্রেফার ইমেল ওভার বেজিং তারপরে ট্রাই ইট ট্রাই ইটের মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন আসুন আচ্ছা এখন অ্যাকশন বাটনটা কি আগে বুঝি অ্যাকশন বাটনটা হচ্ছে আপনার পেজের মধ্যে কোনো পোস্ট যখনই করবেন তখন মানুষের কাছে কি দেখাইতে চায় আচ্ছা আমি একটু যদি দেখাই এই বিষয়গুলো তাইলে আপনি বুঝতে পারবেন ওরে আল্লাহ আট বছর আগে এটা করতে কি বার হইলো কোনো বুস্ট পাই না আচ্ছা যাই হোক ওই যে জায়গার মধ্যে ডাউনলোড দেখতে পাচ্ছেন না ওই জায়গার মধ্যে একটা অপশন দেখা যায় মেসেজ আছে ডাউনলোডও আছে এটাও আছে দেখাইমা আপনাদের ওই রকম একটা অপশন দেখাইব আপনার পুস্টের মধ্যে যেটাকে বলা হয় অ্যাকশন বাটন এই যে অপশন কথা বুঝতে পারছেন এরকম একটা অপশন দেখাইব যেটাকে বলা হয় অ্যাড অ্যাকশন বাটন ওকে এখন আমরা কি দেখব বুক নাও অ্যাকশন বাটনে যদি বুক নাও দেওয়া থাকে তাহলে আমাদের বুক করা হবে অর্থাৎ কোনো কিছু বুক করতে হলে কন্ট্রাক্ট এ শিডিউলিং টুল ওয়াজ সো দ্যাট পিপুল ক্যান বুক অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনার কাছ থেকে কোনো মানুষ একজন দেখা করতে চাচ্ছে এখন আপনার কাছ থেকে দেখা করতে চাইলে আপনার একটা শিডিউল বা টাইমের প্রয়োজন ডেট টাইম ইত্যাদি দিয়ে ফর্ম দেওয়া থাকে ওই ফর্মটা এখানে ক্লিক করলে সে ফিল করতে পারবে তাকে বুক করে দেওয়া হবে আচ্ছা সাইন আপ সাইন আপ হচ্ছে মনে করেন কোনো একটা ওয়েবসাইট আছে হয় ওয়েবসাইটে ভিজিটরে নেওয়ার জন্য যারা সাইন আপ করবে অথবা আপনার কোনো অ্যাপসের অ্যাডভার্টাইজ দিতেছেন যেখানে সাইন আপ করার জন্য আচ্ছা স্টার্ট অর্ডার কোনো প্রোডাক্টের জন্য আপনি যদি পোস্ট করেন যেমন আপনি প্যান্ট বিক্রি করবেন বা আপনি ড্রেস বিক্রি করবেন আপনি পাঞ্জাবি বিক্রি করবেন এরকম কোনো কিছু যখন দিবেন তখন তার পোস্ট দেওয়ার সময় আপনি স্টার্ট অর্ডার দিবেন ভিউ শপ আপনার দোকান দেখার জন্য এটা দিবেন গেট টিকেট দেওয়ার জন্য এটা দিবেন সেন্ড মেসেজ অর্থাৎ মানুষ যদি আপনাকে মেসেজ করতে চায় তাহলে মেসেঞ্জারে মেসেজ করতে চায় তাহলে এটা সেট করে দেবেন এটা সাধারণত তাকে হ্যাঁ ঠিক আছে এখান এটা যদি সেট থাকে তাহলে মানুষ ওই পুশ থেকে সরাসরি আপনাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারবে সেন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এটা দিলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার সেট করে দিবেন এখান থেকে মানুষ আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবো কল মানুষ যদি আপনাকে চায় কল করতে তাহলে এখানে সিলেক্ট করে দিবেন মানুষ আপনাকে কল করে দিব সেন্ড ইমেল আপনার সাথে যদি ইমেইলে যোগাযোগ করতে চায় তাহলে ইমেল দিয়ে দিব যদি কন্ট্যাক্ট আজ দেওয়া থাকে তাহলে মানুষ আপনার সাথে মোবাইলে বা অন্য কোনো ওয়েতে কন্ট্যাক্ট করবো তারপরে লিঙ্ক টু ইয়ার গ্রুপ আপনি এখান থেকে দিতে চাইলে লার্ন মোড দিতে চাইলে অনেক কিছু জানার জন্য ওয়েবসাইট ভিজিট লাগবে এবং এটা দিলে <coughs> অবশ্যই আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগবে ওয়াচ নাও যদি দেন তাহলে হয় ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগবে না হয় আপনি ইউটিউবের লিঙ্ক দেওয়া লাগবে তারা ভিজিট গ্রুপ দেন তাহলে আপনার একটা গ্রুপ যাকে যদি যে গ্রুপে মানুষ ভিজিট করাতে চাচ্ছেন তাহলে ওখানে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবেন মানুষ ওই লিঙ্কে গ্রুপ করবে প্লে গেম আপনি চাচ্ছেন কোনো গেম খেলানোর জন্য মানুষের সাথে তাহলে এখানে গেমটা দিয়ে দিবেন গেমের নামটা দিয়ে দিবেন তার সাথে কোন ওয়েবসাইটের গেম সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন হয়ে যাবে বাইনাও যদি হয় কোনো প্রোডাক্ট কেনার জন্য হয় তাহলে বাইনাও দিবেন অর্থাৎ আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কোনো পেজের মধ্যে কাজ করবেন তখন দিয়ে দিবেন যেটা দেন না কেন আপনি নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে এটা এই যে দেখেন আমার এই পেজের মধ্যে কোনো পোস্ট করার পরে আমার পোস্টের মধ্যে দেখাবো মেসেঞ্জার মানে হচ্ছে আমাকে মানুষ কি করবে মেসেজ করবে আমাকে ওখান থেকে এই পোস্টের মাধ্যমে মেসেজ করতে পারবে দিয়ে দিলাম সেভ এখন থেকে আমি কোনো পোস্ট করার সাথে সাথে সেই পোস্টের নিচে আসবে কি মেসেজ ওকে তারপরে আবার থ্রি ডোটে ক্লিক করলাম থ্রি ডোটে ক্লিক করার পরে সার্চ সার্চ আসেন সার্চ হচ্ছে কোনো কিছু খোঁজার জন্য হইলে পেজের মধ্যে অনেক কিছু অনেক সময় হয়ে যাব তারপর জন্য কোনো একটা জিনিস খুঁজতে যাচ্ছেন এখানে ক্লিক করে সার্চ করবেন দ্যাটস না এটা এগুলা কিন্তু নতুন নিয়ে আসছে আগে কিন্তু আসছিল না আগে যে পেজগুলো অ্যাড করছি আবদুল্লা ভাই তো অনেক দিন থেকে আছেন এই অপশনগুলো আগে ছিল না এখন দেখছি নতুন করে নিয়ে আসতেছে স্টোরি অ্যাচিভ ক্রিয়েটরি স্টোরি স্টোরি এগুলো আপনি পরবর্তীতে দেখতে পারবেন তারপরে এখানে ডুইকে দেখায় এখান থেকে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আপনি এখান থেকে একটা কি করতে পারেন ক্রিয়েটে ফটো স্টোরি দিতে পারেন ক্রিয়েটে টেক্সট স্টোরি দিতে পারেন আচ্ছা এগুলো না এখন বাদ আমরা তারপরে আসুন পেজ অ্যান্ড ট্যাগিং সেটিং পেজ অ্যান্ড ট্যাগিং সেটিংটা আমরা একটু দেখি ওয়েট করেন এখানে দেখি আমরা সব কিছু আমাদের পেজ অ্যান্ড ট্যাগিং সব কিছু এভরি আছে কিনা সব এভরি আছে এটা এভরি আছে রিভিউইং ওকে পেজ রিভিউইং এটাও দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম এগুলো আমরা চেক হোয়াট ইউর পেজ লাইক লুকস আদার ইউজ ভিউ টু সি এটা আমরা ভিউ দেখে দেখে নিলাম আমাদের কোন অবস্থায় আছে আমরা একটু দেখি এই যে আমাদের পেজটা আমরা এখান থেকে আসছি আমাদের পেজ কোন অবস্থায় আছে ঠিক আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের পেজটা ঠিক আছে কি না হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা ঠিক আছে ওকে তারপরে আমরা আবার ব্যাগে চলে যাই তারপরে আবার এখানে আসি এখান থেকে আসি আমরা ইনভাইট ফ্রেন্ড কাউকে ফ্রেন্ড ইনভাইট করতে চাইলে ইনভাইটের মধ্যে ক্লিক করবেন ইনভাইটের মধ্যে ক্লিক করার পরে এখানে সি অল প্রোফাইল এখানে ক্লিক করলে আপনি সব প্রোফাইল দেখতে পারবেন তারপরে ওখান থেকে সেট করে করে আপনি ইনভাইট করতে পারবেন কথা বুঝতে পারছেন একজনকে অভাবে ইনভাইট করবেন তারপরে আসুন এই যে দেখেন ইনভাইট করার জন্য ফ্রেন্ড আছে ওনাদের এইভাবে ওখান থেকে এভাবে দিবেন এভাবে দিবেন এগুলা দিয়ে আপনি সেন্ড ইনভাইট ফটিয়ে দিবেন ঠিক আছে আন্ডু দিয়ে দিলে ওকে <coughs> তারপরে আসুন সিওন এখন চাচ্ছেন আপনি সুইচ টু ক্লাসিক পেজ ক্লাসিক পেজ মানে হচ্ছে আপনি ওই যে আগে যে ফেসবুকের স্ট্যান্ডার্ডিটি করার আগে ফেসবুক চেঞ্জ করার আগে আপডেট নিয়ে আসার আগে পেজের যে ধরনের একটা থিম দেখাইতো যে ধরনের একটা প্রোফাইল দেখাইতো সেই প্রোফাইলটা আপনি দেখতে চাচ্ছেন তাহলে ক্লাসিক মোডে ক্লিক করার পরে ওকে দিবেন এই যে ওকে দিবেন তারপরে এখন কন্টিনিউ দিবেন আপনি এখান থেকে ক্লাসিক মোডে নিতে পারবেন ঠিক আছে তো ক্লাসিক মোডে তো এখন প্রফেশনাল পেজ দিয়ে যেহেতু সেহেতু ক্লাসিক মোডে না নেয় ভালো তারপরে আসুন স্টার্ট ট্যুর ইজিলি সুইচ বিটুইন ইয়োর পেজ অ্যান্ড প্রোফাইল ওকে নেক্সট অফ নেক্সট দিয়ে দিলাম অফ ডান দিয়ে দিলাম ওকে আমার পেজ থেকে প্রোফাইল থেকে আমার পেজে ইজিলি যেন আসতে পারে সেই বিষয়গুলো অ্যাক্টিভলি থাকে এখন এই জায়গার মধ্যে কাজ আমাদের মোটামুটি শেষ এখান থেকে যদি অ্যাড ডিটেলস অ্যাড ডিটেলস সব ঠিক আছে কি না দেখি আমরা অ্যাড আওয়ার অ্যাড আওয়ারটা দেখি না ঠিক আছে সমস্যা নাই অ্যাড হবিজ হবিজটা দেখি আচ্ছা এখানে হবিজটা অ্যাড হই নাই অ্যাড হবি আমরা ট্রাভেলিং হবি আছে লিসেনিং মিউজিক আছে ইটিং আছে কুকিং আছে ভিডিও গেমসিং আছে শপিং আছে ওয়ার্কআউট আছে ওয়াচিং ফিল্ম আছে রিডিং আছে ন্যাচারাল ফটোগ্রাফি আছে আরও যদি সার্চ ফর আদার আরও যদি আপনি কিছু দিতে চান তাহলে এখান থেকে আরও কী করতে পারবেন দিতে পারবেন এই যে লেখা দিতে পারবেন ওখানে তারপরে এখান থেকে সার্চ করে দিতে পারবেন কি আছে আপনার ট্রাভেলিং আছে গেমিং আছে আপনি স্পোর্টসিং স্পোর্টস আছে ঠিক আছে পার্সোনাল ট্রেনিং এভাবে দিতে পারেন আপনি দিয়ে এখানে আরও অ্যাড করতে পারেন তারপরে সেভ দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার হবিস হবি মানে স্বপ্ন আপনার শখ তারপরে অ্যাড ফিচার অ্যাড ফিচারটা দেখি আমরা কি অ্যাড ফিচারে কি আছে অ্যাড নাও আপলোড একটা ফিচার আপলোড করি আমরা কোনটা এখান থেকে এটাই দিয়ে দিই দেখি এটাই দিয়ে দিই নেক্সট আচ্ছা এটা ছোটো হয়ে যায় ফিচারের কভার ফটো কত সাইজ দরকার এটা জানার প্রয়োজন আগে এটা নতুন নিয়ে আসছে ফিচার your ফেভারিট ফটোস and স্টোরিজ হ্যাড টু ফর অল অফ ইউর ফ্রেন্ডস টু সি আচ্ছা এমন একটা ফটো লাগবে যে ফটোটা আপনার সবাই দেখবে আপনারে ঠিক আছে তাইলে সাইজটা এখান থেকে আপনি আচ্ছা ফিচারের সাইজটা জানার জন্য আপনার জন্য গুগল আছে গুগল থেকে আপনি নিয়ে আসতে পারেন এখানে এইভাবে দিলে এটা দিবেন তারপরে এটা ফিচার এড হয়ে যাবে এড ফিচার্স কালেকশন কি ধরনের পিকচার দিব আমরা এখানে আপনারা ফ্রিল্যান্সিং যে যে যে রিলেটেড পেজ বানাইবেন সে সেই রিলেটেড ফিচার পেজ দিবেন আরও দিতে পারেন এডিটও করতে পারেন সমস্যা নাই এটা এডিট করা যায় ওকে আপাতত এই অংশটুকু আমাদের শেষ এখন আমরা বাম পাশের দিকে একটু আসবো ঠিক আছে বাম পাশের দিকে আসার পরে আমরা এই যে এখানের মধ্যে দেখেন আপনারা আছে কি কি আছে এই অপশনগুলোর মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা আমরা ক্লাসের শেষ পর্যায়ে দেখতে হইব ইনসাইড আউটসাইডও শেষ পর্যায়ে দেখব অ্যাড সেন্ট্রাল এটা আমাদের অন্য আরেকটা ক্লাস ক্রিয়েটার্স এটাও আমাদের অন্য আরেকটা ক্লাস মেটা বিজনেস সাইট এটা আমাদের অন্য আরেকটা ক্লাস আমরা শুধুমাত্র এখন এই যে সেটিংস অপশনটা আছে এই সেটিংস অপশনটাতে একটু ঘোরাঘুরি করবো দেখবো আমরা তো এখানে অনেক সেটিং করে ফেলছি এনে আমরা দেখবো আমাদের কোনো সেটিংস অবশিষ্ট আছে কি না সেই অংশটুকু আমরা একটু এখান থেকে ঘোরাঘুরি করে দেখবো আমরা সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে দেখি আমাদের কোনো অপশন বাকি আছে কি না যদি বাকি থাকে তাহলে সমস্যা নাই দেখেন এখানে পেজের নাম হচ্ছে ডিজিটাল আইটি পার্ক প্রাইভেসি দেখি আমরা প্রাইভেসির খবর কি প্রাইভেসি হচ্ছে ম্যানেজ ইউর পেজ ওকে ঠিক আছে ম্যানেজার <coughs> পেজে আসলে আমাদের সব কিছু ঠিক আছে আমরা আগে এগুলো ঠিক করে ফেলছি আবার বেঁকে গেলাম তার ইয়ার অ্যাক্টিভিটিস ইউ ক্যান সি ইউর ফিচার পোস্ট না এটা আমরা অনলি মিনা এটা পাবলিক করে দিব আমাদের পোস্টগুলো অবশ্যই পাবলিক দেখব মানুষ দেখব তাইলে আমি কেমনে করলাম আবার আমি ফিউচার পোস্ট এই যে এডিট অপশন আছে অডিটে ক্লিক করলাম তারপরে অনলাইনে অনলি মিতে এসে পাবলিক দিয়ে দিলাম ওকে পাবলিক দিয়ে দিছি এটা আমাদের পাবলিক থাকবে কারণ এই যে হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো আমাদের ফলোটা কে মানুষ দেখতে পারবে এই জন্য পাবলিক রেখে দিলাম আমাদের পেজের মধ্যে শুধু বার্থডেটা অবশ্যই আমরা কি করে দিব অবশ্যই আমরা অনলিমি করে দেব শুধুমাত্র বার্থডেটা মনে রাখবেন প্রোফাইলের বার্থডেটা যদি আপনার অনলিমি না থাকে পাবলিক থাকে তাহলে আপনার পেজ বা আপনার প্রোফাইল হ্যাক করে নেওয়ার সম্ভাবনা আছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক লিঙ্ক টু ইউর ইয়েস দেওয়া আছে সমস্যা নাই রিকমেন্ডার অ্যালাউ পিপুল মেসেজ ইউর পেজ ন এটা ন থাকবে ওকে <coughs> তারপরে ফেসবুক পেজ ইনফর্ম ফেসবুক পেজ ইনফর্ম মধ্যে আসার পরে দেখেন ফেসবুক অ্যাক্সেস পেজ ইনফরমেশন অ্যাক্সেস পেজ ইনফরমেশনের মধ্যে ভিউতে গেলাম ভিউতে যাওয়ার পরে দেখি আমরা এখানে কি আছে অনেক চেঞ্জ নিয়ে আসছে নতুনভাবে অনেক চেঞ্জ নিয়ে আসে পার্সোনাল ইনফরমেশন ইয়ার অ্যাক্টিভিটিস লগ ইট ইয়ার অ্যাক্টিভিটি অ্যাক্রোজ ফেসবুক এটাতে ক্লিক করেই আমরা কি দেখা এই যে দেখেন প্রোফাইল দেখাচ্ছে প্রোফাইল পোস্ট অ্যাক্টিভিটিস এখান থেকে আমরা এগুলো দেখতে পারি পেজ লাইক গেমিং প্রোফাইল গ্রুপ না এগুলা <clears throat> কোনো সমস্যা নাই অনলি মি রেখা আছে সমস্যা নাই ওকে তারপরেরটা কি পার্সোনাল ইনফো পার্সোনাল ইনফো অ্যাবাউট ইউ ইয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট ইয়োর পান প্রোনাউন্সিয়েশন এগুলো তো আমরা আগেই দেখছি অ্যাবাউট ইউ অ্যাবাউট ইউ আমরা আগেই দেখছি অটো ফাইল ইনফরমেশন ইয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা কিছু দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবো আচ্ছা আমরা ইয়ার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেখি চাই আমাদের এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এখান থেকে রেডি করছিলাম এই যে <clears throat> দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সবগুলো দেখাইয়ে দিছি আগে এগুলো জাস্ট ওখান থেকে আপনি কি করতে পারতেছেন আপনার পেজটাকে আপনি দেখতে পারতেছেন এটা অ্যাক্সেস ম্যানেজ এগুলো করতে পারতেছেন অ্যাক্সেস পেজ ইনফরমেশন এই যে আর কিছু লাগবে না এখান থেকে আমরা তারপরে নিচের দিকে আবার বামের দিকে চলে যায় পেজ কনস্ট্রাকশন ওকে এখানে আর কিচ্ছু নেই কি আপনাদের বিরক্ত লাগতেছে আপনারা আসেন না আমারে গেছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা, transfer a copy of your information download profile information active manage অ্যাক্টিভ লোগো ম্যানেজিং পেজ ইনফরমেশন এগুলো সব ঠিক আছে এগুলো কোনো ঝামেলা নাই পেজ অ্যান্ড ট্রেডিংয়ের মধ্যে যাই তো দেখি ওইটা তো আগেই ঠিক করেছি পাবলিক পোস্ট এটা দেখি সবগুলো আগে রেডি করে ফেলছি কমেন্ট র্যাঙ্কিং ঠিক আছে কমেন্ট র্যাঙ্কিং থাকবে কান্ট্রি রেস্ট্রিক্ট আছে কান্ট্রি রেস্ট্রিক্ট হচ্ছে <clears throat> আপনার পেজটা কোনো দেশের মানুষকে দেখাইতে চাচ্ছেন না এমন কিছু দেশ যেমন বলতেছেন না ইন্ডিয়ার মানুষকে আমি দেখাইতে চাই না তাইলে ইন্ডিয়া ঠিক আছে আপনি চাচ্ছেন কি আপনি পাকিস্তানের মানুষকে দেখাইতে চাচ্ছেন না তাইলে পাকিস্তান দিয়ে সেভ দিয়ে দিবেন তাইলে ওই দেশের মানুষগুলো আর ওই দেশের মানুষের চোখের সামনে আপনার পেজটা যাইতো না <clears throat> কথা বুঝতে পারছেন আর আপনি যদি কোনো দেশের মানুষের সাথে এইভাবে না করেন তাহলে এটা কি করে দিতে পারেন এইভাবে দিয়ে আবার সেভ করে এটা ব্লাং করে এইভাবে সেভ করে দিতে পারেন এইজ রেস্ট্রিক্টেড এইজ রেস্ট্রিক্টেড মানে হচ্ছে অনেক সময় মানুষ অনেক মানুষে অ্যাডাল্ট কি করে পেজ ক্রিয়েট করে অ্যাডাল্ট পেজ অ্যাডাল্ট পেজ কি মানে হচ্ছে এমন একটা পেজ যেখানে আপনার মানুষ সব মানুষ ঢুকতে পারবে না সবার জন্য এখানে পোস্ট দেওয়া হয় যে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো সবার জন্য উন্মুক্ত নয় আপনি যদি বলেন সতেরো বছরের নিচের কোনো মানুষ না ঢুকে তাহলে এটা দিয়ে দিবেন সতেরো বছরের নিচের কোনো মানুষ এখানে আর আপনার পেজের মধ্যে ঢুকতে পারবে না আপনি সেভ দিয়ে দিবেন ঠিক আছে ওরা যা ইচ্ছা আপনি কি করতে চান আপনার জন্য সব কিছুই সম্ভব ওকে <clears throat> তারপরে আসেন ব্লকিং ব্লকিংটা দেখি একটু ব্লকিংটা হচ্ছে আচ্ছা আপনি কাউকে ব্লক করতে চাচ্ছেন এড ইউজার টু ব্লক আপনি কাউকে ব্লক করতে চাচ্ছেন এই যে ব্লকিংয়ে আসবেন এখান থেকে এডিট করবেন কাউকে এখান থেকে অ্যাড ইউজার টু ব্লক কাকে ব্লক করতে চান তাকে এখান থেকে এটাতে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে পেয়ে যাবেন অ্যাড ফলোয়ার তাকে এখান থেকে দিবেন যে কোনোভাবে দিলে আপনি তাকে অ্যাড করতে পারবেন কোনো অ্যাপস যদি ব্লক করতে চান এখান থেকে ব্লক করবেন কোনো পেজ যদি ব্লক করতে চান এখান থেকে ব্লক করবেন সমস্যা নেই স্টোরিজ শেয়ারিং অপশন অবশ্যই তারপরে হচ্ছে রিলস রিলস মানে হচ্ছে বর্তমানে ছোট ছোট ভিডিও দেওয়া যায় যে ভিডিওগুলো একদম ছোট ছোট সর্বোচ্চ এক মিনিটের ভিডিও সেই ভিডিওগুলো এখান থেকে দেওয়ার জন্য ব্যবস্থা এটা পাবলিক আছে সমস্যা নাই তারপরে হচ্ছে রিয়াকশন প্রেফারেন্স হাইড নাম্বার অফ রিয়াকশন অন পোস্ট ফ্রম আদার্স এগুলো এইভাবেই থাকবে এগুলাতে কিছু করার প্রয়োজন নাই এখন আপনার পেজটা রেডি এই পর্যন্তই আপনার একটা পেজের টোটাল সেট আপ ওকে এখন এতটুকু ক্লাস আপনারা করলেন দেখলেন একটা পেজকে আমি প্রফেশনালি সেট করে দেখাইলাম আপনাদের অভিব্যক্তি একটু বলেন আমাকে সাজিব ভাই বলেন আপনি তো আগে কোথাও জানি ক্লাস করছিলেন এরকম এরকম ভাঙ্গা ভাঙ্গা অ্যাক্টিভলি ক্লাস আপনি আগে পাইছিলেন কি না একটু বলেন না স্যার সেখানে অনেক শর্ট ক্লাস হতো সেখানে এত লং এত ভেঙে বোঝানো হতো না বুঝছেন তার মানে ছিল সেখানে ফাঁকিবাজির দান্দা মানে সেখানে শুধু এই যে কোচিং সেন্টার বুঝলেন ঢুকলে মানে ঢুকি মানে বোর্ডে অঙ্ক তুললে বা তুললি বাড়ি বুঝলি বোঝ না বুঝলি বোঝ সেটা আমার কোনো বুঝতেই নেই আচ্ছা নেশিয়াপু আপনি বলেন তো পারবেন নাকি আপনার একটা ফেজকে এইভাবে সে প্রফেশনালি সেট আপ করতে <coughs> জি স্যার পারবো আপনার বেবি কয়জন জি একটা বেবির মাঝে মধ্যে সাউন্ড হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে আপনার মেয়ে বয়স কত হইছে এক বছর আচ্ছা ঠিক আছে ভাইয়া কি করেন ভাইয়া সৌদি ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা সাব্বির ভাই কি অবস্থা কেমন বুঝলেন ক্লাস এতক্ষণ পর্যন্ত কেমন লাগলো স্যার এগুলো মানে ভালো লাগছে আর এগুলো তো আপনি ফ্রি ইয়ে করছেন আর এটা আরো আমার আগে থেকে আরো মানে ভালো হইলো যে এটা এখন আরো ভালো হইলো একটা জিনিস আমি বলি আপনাদের এখানে আপনারা আগে যে কাজ করছেন সেখান থেকে অনেক আপডেট বুঝতে পারছেন বর্তমানে ফেসবুকের প্রত্যেকটা সেক্টরই খুবই আপডেট এখন আর আগের মতো না বুঝতে পারছেন অনেক আপডেট আচ্ছা ঠিক এইটুকু পর্যন্ত আগামী দিন আপনাদের কি করা হবে জানেন একটা পেজ কিভাবে প্রমোশন করতে হয় মানে একটা পেজ টাকা দিয়ে প্রমোশন করতে হয় সেখানে কি প্রমোশন করলে কি হবে লাভ কি বেনিফিট কি বিস্তারিত আলোচনা করব আমি চেষ্টা করব আপনাদের এত বেশি সুন্দর করে প্রত্যেকটা জিনিস উপস্থাপন করার প্রয়োজনে প্রয়োজনে আপনারা আপনাদের একটা ক্লাসকে আমি দুইটা করে নিব সমস্যা নাই তবুও সবগুলা খুঁটিনাটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব হ্যাঁ, বসর ভাই আপনি আপনার প্রোফাইলের ছবি চেঞ্জ করতে পারবেন তবে না করা উত্তম স্যার ছবি চেঞ্জ করছি স্যার আমি যদি একটা অন্য একটা ছবি দিই যেমন স্যার ডিজিটাল মার্কেটিং এর আমি একটু দেখাবো স্যার স্ক্রিন শেয়ার দিতে পারেন সমস্যা নাই আপনি আপনার যে কোনো একটা ছবি স্যার আমি যদি একটা ব্যানার তৈরি করি স্যার একটা মানে আমি আমার ছবি না আমি ক্যানভাসে কি স্যার একটা ডিজাইন তৈরি করি সেটা কি স্যার আমি দিতে পারবো ছবি হ্যাঁ, দিতে পারবেন কেন অবশ্যই দিতে পারবেন